গার্ডের সমস্যা সমাধানের জন্য ইফেক্টিভ হলো লাইফস্টাইল চেঞ্জ বাসায় বসে আপনি যে পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজ কিছু অ্যাডভাইস দেব এই পদ্ধতিগুলো ব্যবহারের মাধ্যমে আপনার জীবনের দলিত জীবনের কিছু পরিবর্তনের মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান বা দূর করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে অ্যাভয়েড গরম মিল অর্থাৎ আমরা বেশি একেবারে বড় বড় বেশি বেশি করে খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার অ্যাওয়ারনেস হবে লার্জাস্ট নাম্বার দুই আমাদের সার্টাইন ফুড অ্যাভয়েড করতে হবে একই রকম খাবার থেকে আমাদের প্রত্যেকেরই যে একই সমস্যা বা খুব জ্বালাপড়া করতে পারে সেটা নয় তবে গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু খাবার সবারই করতে পারে সেগুলো হলো তারা অতিরিক্ত ভাজা যুক্ত খাবার খেয়ে থাকেন চকলেট খেয়ে থাকেন সেগুলো থেকে আপনার গ্যাসের সমস্যাটা বেড়ে যেতে পারে বা গার্ডের সমস্যাটা বেড়ে যেতে পারে অথবা গোলমরিচও কখনো আপনার গ্যাসের সমস্যা অথবা জ্বালা পড়াটা বেড়ে তুলতে পারে তো এগুলো থেকে অ্যাভয়েড করা সবচেয়ে উত্তম তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে খাবারটার মাধ্যমে আপনার সমস্যা মনে হচ্ছে সেটা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে নাম্বার তিন মেনটেন টাইম আপনাকে সঠিক সময় প্রত্যেকদিন আপনি যে সময় সঠিকভাবে খাচ্ছেন প্রত্যেকটা দিন সেই সময় খেতে হবে সকালকার খাবার দুপুরে দুপুরকার খাবার সকালে না খেয়ে প্রত্যেকদিন নির্দিষ্ট সময় খাবার খেলে আপনার এসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা বা গার্ডের সমস্যা হবে না একদম নিয়ম মতো সঠিক সময় আপনি খাবেন এবং খাওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খাবেন নাম্বার চার ইয়ারলি ডিনার আমরা সাধারণত বলে থাকি যে যারা ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে তিন ঘন্টা আগে খাবার খেতে হবে এবং তিন ঘন্টার পর খাবার খাওয়ার তিন ঘন্টা পর আর কোনো খাবার খাওয়াটা ঠিক হবে না তাহলে আপনার পচন শক্তিটা ভালো হবে এবং আপনার অ্যাসিডিটিটা কমে যাবে তো অবশ্যই ডিনার করে ফেলবেন কমপক্ষে খাবার ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে নাম্বার পাঁচ আপনি যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই খেয়াল করবেন আপনার মাথা যেন একটু উঁচু থাকে উঁচু থাকার কারণ হচ্ছে যে আপনার পেটের যে অ্যাসিডিটি আছে সেটা যেন বুকে চলে না আসে যখন বুকে চলে আসবে তখন আপনার অ্যাসিডিটি বা গার্ডের সমস্যাটা বেড়ে যাবে এর জন্য আপনার বালিশ ব্যবহার না করে আপনার খাটের ঠিক মানে হেটের দিকে আপনি একটু উঁচু করে দিলেই দেখা যাচ্ছে দশ থেকে বিশ সেন্টিমিটার যদি উঁচু করে দেন তাহলে পেটের অ্যাসিডিটি কখনো বুকে আসবে না বিশেষ করে যাদের রাত্রিবেলা এই সমস্যা হয়ে থাকে তারা এই নিয়মটি মানতে পারেন অর্থাৎ মাথা থেকে পা অর্থাৎ মাথাটা অবশ্যই একটু দশ থেকে বিশ সেন্টিমিটার উঁচু হতে হবে তাহলে অ্যাসিডিটির সমস্যা আপনার ঘটবে না এরপরে আসি যাদের ওজন বেশি রয়েছে তারা অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন কথায় রয়েছে যার ওজন বেশি তার অনেক সমস্যা বৃদ্ধি হয় এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা তো আপনার শরীরে যত চর্বি রয়েছে অর্থাৎ ওজন বেশি রয়েছে আপনারা যত কমাবেন তত আপনার গার্ডের সমস্যা কমে যাবে এর কারণ হচ্ছে overweight is the important factor of weight যখন আপনার ওয়েটটা বেড়ে যাবে বেশি হয়ে যাবে তখন আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি কারণ হয়ে দাঁড়াবে যাদের বদ অভ্যাস মদ্যপান ধূমপান স্মোকিং এর সাথে যুক্ত রয়েছে তারা এ থেকে দূরে থাকুন তাহলে আপনার এসিডিটি এছাড়া যারা রাত্রিবেলা শুয়ে যাওয়ার আগে টাইট ফিটিং কাপড় পরে থাকেন তাদেরকে লুজ কাপড় পরার জন্য পরামর্শ দেওয়া হলো এবং আপনারা যারা এবং আপনারা যারা দিনের বেলা বা যে কোনো ভারী কাজ ঝুঁকে নিচে হেলে কাজ করে থাকেন তাদের জন্য এসিডিটি বা গার্ডের সমস্যা বেড়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে